নমস্কার প্রিয় দর্শকবৃন্দ মৎস্যবতার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন যে পরম পবিত্র বেদ মানব জাতির চিরশাশ্বত সংবিধান এই সিরিজের ধারাবাহিকতায় ইতিমধ্যেই প্রথম পর্ব প্রথম অংশ দ্বিতীয় পর্ব প্রথম অংশ দ্বিতীয় অংশ এবং তৃতীয় পর্বের প্রথম ও দ্বিতীয় অংশ প্রকাশ করা হয়েছে তাই এবার চলে এলাম চতুর্থ পর্বের প্রথম অংশ নিয়ে গত তৃতীয় পর্বের দ্বিতীয় অংশের আলোচ্য বিষয় ছিল বিদেশি মনীষীগণ তথা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন কর্তৃক বেদের প্রশংসা এবার আলোচনা করব বৈদিক শাস্ত্রে তথা বিভিন্ন শাস্ত্রগ্রন্থে বেদের প্রশংসা আর আজকের চতুর্থ পর্বে তারই ধারাবাহিকতায় এই প্রথম অংশে থাকছে স্মৃতিশাস্ত্র তথা মনুসংহিতা কর্তৃক বেদ প্রশংসা তবে হ্যাঁ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই ভিডিওটির ডান দিকে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একই সাথে পাশে থাকা থাকা নোটিফিকেশনের বেল আইকনে চেপে আমাদের সাথে যুক্ত থাকুন কেননা নতুন নতুন টাটকা ভিডিও আপলোড করা মাত্রই আপনি তা পেয়ে যাবেন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি মৎস্য অবতার আপনারা দেখছেন মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে গত তৃতীয় পর্বের তৃতীয় অংশে দেখিয়েছি বিদেশি মনীষীগণ তথা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন কর্তৃক বেদের প্রশংসা আর আজকের চতুর্থ পর্বের এই প্রথম অংশে থাকছে স্মৃতিশাস্ত্র তথা মনুসংহিতা কর্তৃক বেদ প্রশংসা সনাতন ধর্ম একটি বিরাট ধর্ম তাবজ্জীবের তথা বিশ্বের মানুষের একমাত্র ধর্ম এ ধর্ম অনুযায়ী সনাতন ধর্মের আশ্রয়ভূত চোদ্দ রকম বা আঠারো রকম বিদ্যাশাস্ত্রের প্রচলন আছে আর সেগুলো হলো চার বেদ চার উপবেদ ছয় বেদাঙ্গ এই চোদ্দটি এবং পুরাণ ন্যায় মীমাংসা ও ধর্মশাস্ত্র এই চারটি সহ মোট আঠারোটি বিদ্যাশাস্ত্র এছাড়াও রয়েছে ইতিহাস মহাকাব্য বা মহাভারত রামায়ণ ও তন্ত্র সহ বেশ কিছু শাস্ত্র এ বিষয়ে বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই এই চ্যানেলে প্রকাশ করা হবে তবে সনাতন ধর্ম অনুযায়ী সকল শাস্ত্র মূলত দুটি ভাগে বিভক্ত অর্থাৎ দুইটি ক্যাটাগরি রয়েছে একটি হচ্ছে শ্রুতি যা শ্রবণ করার মাধ্যমে ঈশ্বর হতে তথা গুরু শিষ্য পরম্পরাক্রমে প্রাপ্ত জ্ঞান যা মনে রাখা হতো পরবর্তীতে এটি অবশ্য লিখিত রূপ প্রাপ্ত হয় অপরটি হচ্ছে স্মৃতি যা শ্রুতি বা বেদকে স্মরণ বা আশ্রয় করে মানুষ তথা মুনি ঋষিগণ বা ভগবান অথবা তার অবতারগণ কর্তৃক যুগ বা কাল বিশেষে পরিবর্তন বা অপরিবর্তনযোগ্য নিয়মকানুন বা বিধান এছাড়াও বৃহৎ নারদীয় পুরাণ অনুসারে আলাদাভাবে উনত্রিশটি সংহিতার কথা পাওয়া যায় এ বিষয়েও বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই আপনাদের সম্মুখে প্রকাশ করা হবে তাই চোখ রাখুন মৎস্যবতার এই ইউটিউব চ্যানেলে চলুন তাহলে প্রথমেই জেনে নিই শ্রুতি ও স্মৃতি বলতে শাস্ত্রে কি বলা হয়েছে এদের গুরুত্বই বা কি এই সম্পর্কে মনুসংহিতার দ্বিতীয় অধ্যায়ে দশ নং শ্লোকে বলা হয়েছে শ্রুতিস্তু বেদবিজ্ঞ ধর্মশাস্ত্রস্তু বৈ স্মৃতি তে সর্বার্থেশ মীমাংসে তাভ্যাং ধর্মহী নির্ভুভব অর্থাৎ বেদকে শ্রুতি ও ধর্মশাস্ত্রকে স্মৃতি বলা হয় ওই শ্রুতি ও স্মৃতি বিরুদ্ধ তর্কের দ্বারা মীমাংসা করিবে না যেহেতু শ্রুতি ও স্মৃতি হইতেই ধর্ম স্বয়ং প্রকাশপ্রাপ্ত হইয়াছে তো প্রিয় দর্শকবৃন্দ বুঝতেই পারছেন যে আসলে শ্রুতি ও স্মৃতির গুরুত্ব দুটি সনাতন ধর্মে সমধিক কিন্তু তা হলেও শ্রুতির গুরুত্বটি অনেক বেশি তো এইখানে শ্রুতি ও স্মৃতিকে কখনোই বাদ না দেওয়ার কথা বলা হয়েছে বিশেষ করে যদি ধর্ম সম্পর্কে জানতে চাওয়া হয় সেক্ষেত্রে কেননা ধর্ম স্বয়ং এই শ্রুতি আর স্মৃতির মধ্যে দিয়েই প্রকাশ পেয়েছে তো প্রিয় দর্শকবৃন্দ উক্ত আলোচনা হতে বুঝতেই পারলাম যে শ্রুতি আর স্মৃতি কাকে বলে এবং এদের গুরুত্বই বা কী শ্রুতি বলতে মূলত বেদ উপনিষদ বেদান্ত অর্থাৎ উপনিষদ যেটাকে বেদান্ত বলা হচ্ছে বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র বলা হয় প্রভৃতি গ্রন্থ অপরদিকে মহাভারত রামায়ণ ধর্মশাস্ত্র প্রভৃতি গ্রন্থ হচ্ছে স্মৃতিশাস্ত্র তবে তার মধ্যেও ইতিহাস পুরাণ স্মৃতিশাস্ত্র হলেও পরব্রহ্মের নিঃশ্বাসরূপ শত প্রকাশিত এবং ইতিহাস পুরাণকে পঞ্চম বেদ পর্যন্ত বলা হয়ে থাকে এই বিষয়েও বিস্তারিত ভিডিও প্রকাশ করলে আপনারা দেখতে পারেন মৎস্যবতার এই ইউটিউব চ্যানেলে ইচ্ছা আছে এই বিষয়েও ভিডিও প্রকাশ করার সর্বোপরি বলে নেওয়া ভালো যে মানব জাতির পরিপূর্ণাঙ্গ সংবিধান পরম পবিত্র বেদ যোগ্য ব্যক্তির নিকটে কেবল এর প্রকৃত অর্থ প্রকাশ করে থাকে এ বিষয়ে একটি রেফারেন্স না দিলেই নয় আর সেটি হচ্ছে ঋগ্বেদের দশম মণ্ডলের একাত্তর নম্বর সূক্তের চার নম্বর মন্ত্রটি এই মন্ত্রটি দিয়েই আজকে শুরু করব এই ভিডিওটি সেখানে বলা হচ্ছে উতত্ব পশ্যন্ন দদর্শ বাচম উতত্ব সিন্নন্ন সিনদ্দে নাম উতত্তস্ময় হবি শস্রে জায়বপত্ত উষ্যতি সুবাসাহা অনুবাদ এই পাঠ কে কেউ দেখেও দেখে না কেউ শুনেও শুনে না এই পাক যেন পতিব্রতা রমণী যিনি কেবল নিজের স্বামীর কাছে নিজেকে মেলে ধরেন তাই তো বেদকে বুঝতে বেদ ভক্তি তথা ঈশ্বর ভক্তি অতি প্রয়োজন তবেই তিনি বেদের গুরু রহস্য বুঝতে সক্ষম হবেন শুধুমাত্র পণ্ডিত হলেই হবে না সাথে ভক্তিমানও অবশ্যই হওয়া চাই যেমন হয়েছিলেন ব্রহ্মা নারদ চারকুমার মাধবেন্দ্রপুরী ঈশ্বরপুরী শ্রীচৈতন্যদেব শঙ্করাচার্য সহ প্রমুখ ব্যক্তিবর্গ তো চলুন আর দেরি না করে আজ আমরা এই পর্বে এই অংশে দেখব পরম পবিত্র বেদ সম্পর্কে স্মৃতিশাস্ত্র তথা বিশেষ করে আজকের এই পর্বে এই অংশে মনুসংহিতা কি প্রশংসা করেছেন বেদের সেটি নাম্বার এক মনুসংহিতার প্রথম অধ্যায়ের একুশ নং শ্লোকটি খেয়াল করলে আমরা দেখতে পাই সেখানে কত উচ্চকোটির প্রশংসা করা হয়েছে বেদের বলা হয়েছে সর্বেশাস্তু স্বনামানি চ পৃথক পৃথক বেদ শব্দেব্য এবাদৌ পৃথক সংস্থাশ্চ নির্মমে অর্থাৎ হিরণ্যগর্ভরূপে অবস্থিত সেই পরমাত্মা সকলের নাম অর্থাৎ মনুষ্য জাতির মনুষ্য গো জাতির গো ইত্যাদি ও ব্রাহ্মণাদি চতুর্বর্ণের বেদক্ত অর্ধনাদি কর্ম এবং অন্যান্য জাতির লৌকিক কর্ম অর্থাৎ কুলালের ঘট নির্মাণ কুবিন্দের পট নির্মাণ ইত্যাদি প্রথমত বেদশাস্ত্র হইতে অবগত হইয়া পূর্বকল্পে যাহার যে রূপ ছিল এ কল্পেও তাহার সেই রূপ নির্দিষ্ট করিয়া দিলেন নাম্বার দুই আমরা যদি মনুসংহিতার প্রথম অধ্যায়ে তেইশ নং শ্লোকটি খেয়াল করি সেখানে বলা হচ্ছে অগ্নি বায়ুর ইবহস্তু ত্রয়ং ব্রহ্ম সনাতনম দুদোহ যজ্ঞ সিদ্ধর্থম যজু শ্যামলক্ষণম অর্থাৎ তিনি যজ্ঞ কার্য সিদ্ধির নিমিত্ত অগ্নি হইতে সনাতন ঋগ্বেদ বায়ু হইতে যজুর্বেদ এবং সূর্য হইতে সামবেদ উদ্ধৃত বা আকর্ষণ করিলেন নাম্বার তিন এছাড়াও মনুসংহিতা দ্বিতীয় অধ্যায়ের ছয় নং শ্লোকে বৈদিক ঋষি মনু বলেছেন বিশ্বের ধর্মের মূলই হচ্ছে এই পরম পবিত্র বেদ মনুসংহিতায় সে কথা বলা হচ্ছে বেদ অখিল ধর্মমূলম অর্থাৎ বেদ হচ্ছে অখিল ধর্মের মূল নাম্বার চার এছাড়া আমরা যদি মনুসংহিতার দ্বিতীয় অধ্যায়ের সাত নং শ্লোক খেয়াল করি সেখানে বৈদিক ঋষি মনু বলেছেন বেদ হলো জ্ঞান ভাণ্ডার বলা হচ্ছে সর্বজ্ঞান ময়হিস অর্থাৎ বেদ হচ্ছে সকলের জ্ঞানের ভাণ্ডার বা এনসাইক্লোপিডিয়া নাম্বার পাঁচ এছাড়াও মনুসংহিতায় দ্বিতীয় অধ্যায়ের তেরো নং শ্লোকে বলা হয়েছে ধর্ম জিজ্ঞাসা মানানাং প্রমাণং পরমংশ্রুত অর্থাৎ যে ধর্মের জ্ঞান প্রাপ্ত করতে চায় বা ধর্ম সম্পর্কে জানতে চায় তার জন্য বেদই পরম প্রমাণ নাম্বার ছয় আমরা যদি মনুসংহিতার দ্বিতীয় অধ্যায়ে নয় নং শ্লোকটি খেয়াল করি সেখানে বলা হচ্ছে শ্রুতি স্মৃতি উদিতং ধর্ম মনুতিষ্ঠন হি মানবহ ইহ কৃত্রিম অবাপনতি প্রেত্যচ অনুত্তমং সুখম অর্থাৎ যে মনুষ্য বেদক্ত ও স্মৃতি প্রতিপাদিত ধর্মের অনুষ্ঠান করেন তিনি ইহলোকে ধার্মিক রূপে যশ ও পরলোকে স্বর্গাদি ফলপ্রাপ্ত হন এখানে বিশেষ দ্রষ্টব্য বা বলে নেওয়া ভালো যে সনাতন ধর্মের উল্লিখিত স্বর্গের সাথে ইসলাম ধর্মের বেহেস বা স্বর্গের কোনোই সম্পর্ক নেই তো নাম্বার সাত মনুসংহিতার দ্বিতীয় অধ্যায়ের চোদ্দ নং শ্লোকটি পাঠ করলে জানা যায় সেখানে বেদকে কত গুরুত্ব দেওয়া হয়েছে বলা হয়েছে শ্রুতি দ্বৈধস্তু যত্র স্যাত তত্র ধর্মাবুভৌ শ্রীত উভাবপি হি তৌ ধর্ম সমগুক্ত মনীষীভি অর্থাৎ যে স্থলে শ্রুতির মত দুই প্রকার হবে তথায় উভয়কেই সম্যক রূপে ধর্ম বলিয়া মনুয়াদি শাস্ত্রকর্তারা বলিয়াছেন অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে শ্রুতিতে দুই প্রকার মত হয় যেখানে একদিকে সমর্থন করছে আর একদিকে অসমর্থন করছে সেক্ষেত্রে সমর্থন এবং অসমর্থন পরিস্থিতি ও স্থানকাল পাত্রভেদে দুটিকেই মাননীয় বলে মনু আদি শাস্ত্রকারগণ উল্লেখ করেছেন তাহলে এখানেও বুঝতে পারছি যে মনুসংহিতায় বেদের গুরুত্ব কতখানি নাম্বার আট যদি আমরা মনুসংহিতায় দ্বিতীয় অধ্যায়ের ছিয়াত্তর থেকে সাতাত্তর নং শ্লোকটি খেয়াল করি সেখানে বলা হচ্ছে অকারাঞ্চ অপি উপ উকারাঞ্চ মকারাঞ্চ প্রজাপতিহী বেদত্রয়া নিরদুহুদ্ভুর ভুব স্বর ইতিতি চ তীভ্য এব তুবেদভ্য পাদং পাদমদুদুহ তদ্রি চহস্যা সাবিত্রা পরমেষ্ঠি প্রজাপতি অর্থাৎ ব্রহ্মা ঋগ যজু ও শাম এই বেত্রয় হইতে ওঙ্কারের অবৈভূত ওকার ওঙ্কার মকার ও ভূ ভুবস এই তিন ব্যাহৃতি ক্রমে উদ্ধৃত করিয়াছেন সর্বলোক পূজ্য ব্রহ্মা ঋক যজু ও শাম এই বেদত্র হইতে তৎ ইত্যাদি গায়ত্রীর অর্থাৎ তৎ ছবিতুর বরেণ্যং ভর্গ দেবস্ব ধীমহি ধিয়জনা প্রচোদয়াত এক এক পদ ক্রমে তিন পদ উদ্ধার করিয়াছেন নাম্বার নয় আমরা যদি মনুসংগীতার দ্বিতীয় অধ্যায় একশো আটষট্টি নং শ্লোক খেয়াল করি সেখানে বলা হচ্ছে জনধিত্ব দ্বিজ বেদমন্নত্র কুরুতে শ্রমম স্বজীবনত্রেব শূদ্রোত্তম আশু গচ্ছতি সন্ময় অর্থাৎ যে দ্বিজ বা ব্রহ্মচারী ব্রাহ্মণ বেদ না পড়ে অন্যান্য শাস্ত্র পড়ে পরিশ্রম করে সে জীবন অবস্থাতে নিজের কুলের সহিত শূদ্রে পরিণত হয় নাম্বার দশ এছাড়াও মনুসংহিতায় বারো নম্বর অধ্যায়ে চুরানব্বই নং শ্লোকে আরও বলা হয়েছে যে পিতৃদেব মনুষ্যানাং বেদশ্চক্ষু সনাতনম অসক্ষং চ অপ্রমেয়ং চ বেদশাস্ত্রং ইতিস্থিতি অর্থাৎ পিতৃদেব মনুষ্যগণের বেদ হচ্ছে সনাতন বা শাশ্বত বা চিরস্থায়ী চক্ষুস্বরূপ নাম্বার এগারো যদি আমরা মনুসংহিতার বারো অধ্যায়ের ছিয়ানব্বই নং শ্লোকটি লক্ষ্য করি বলা হচ্ছে উৎপদ্যন্তে চব্বন্তে চ জান্নত অন্যানি কানি তানি বা কালিকতয়া নিষ্ফলানি অনিত্যানি চ অর্থাৎ এই বেদ ছাড়া আর যত কিছু শাস্ত্র আছে অর্থাৎ যেগুলি পুরুষকল্পিত বা মনুষ্য রচিত সেগুলি কালক্রমে উৎপন্ন হয় এবং কালের প্রভাবে তা বিনাশপ্রাপ্ত হয় সেগুলি সব অর্বাচীনকালীন অর্থাৎ আধুনিক সময়ের নাম্বার বারো মনুসংহিতার বারো অধ্যায়ের সাতানব্বই নং শ্লোক পড়লে জানা যায় সেখানে বলা হচ্ছে চাতুর্বর্ণং ত্রয় লোকাশ্চত্তারশ্চ আশ্রমা পৃথক ভূতং ভব্যং ভবিষ্যং চ সর্বং বেদাত প্রসিদ্ধটি অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারিবর্ণ এবং স্বর্গাদি লোকত্রয় ব্রহ্মচর্য আদি আশ্রম চতুষ্টয় ইহারা বেদ হইতে সিদ্ধ পিতৃমাতৃ জাতত্ব উহার উপযোগী এবং যে কিছু অতীত ও বর্তমান এবং যাহা হইবে সকলই বেদ সিদ্ধ জানিবে নাম্বার তেরো মনুসংহিতার বারো অধ্যায় নিরানব্বই নং শ্লোকে বলা হয়েছে বিভর্তি সর্বভূতানি বেদশাস্ত্রং সনাতনম তস্মাৎ এত পরম মন্যে যজন্তরস্য সাধনম অর্থাৎ সনাতন বেদই সকল ভূতকে বা জীবকে ধারণ করে অগ্নিতে আহুতি নিক্ষিপ্ত হইলে সূর্যের উপাসনা হয় অনন্তর সূর্য বর্ষণ করেন বর্ষণে বৃষ্টি হয় বৃষ্টি হইতে অন্ন হয় তাহাতে সকল জীব বা ভূত উৎপন্ন হয় সেজন্য বেদশাস্ত্র বৈদিক কর্মের অধিকারী সকল পুরুষের পুরুষার্থ সাধন হয় এই একই কথা ভগবত গীতাতেও উল্লেখ করা হয়েছে যা কালক্রমে পরবর্তীতে উল্লেখ করা হবে তাহলে প্রিয় দর্শকগণ আপনারা বুঝতেই পারছেন যে মনুসংহিতায় বেদের কত উচ্চকোটির প্রশংসা করা হয়েছে নাম্বার চোদ্দ চলুন তাহলে মনুসংহিতার ষষ্ঠ অধ্যায়ের সাঁত্রিশ নং শ্লোকে কি বলা হয়েছে দেখিনি বলা হয়েছে অনধিত্য দ্বিযোগ বেদানুৎপাদ্য তথা সুতান অনিষ্টা চৈব যজ্ঞৈশ্চ মক্ষাম ইচ্ছন ব্রজত্তধ অর্থাৎ কোনো ব্যক্তি দ্বিজ হওয়া সত্ত্বেও বেদ অধ্যয়ন না করে যদি পুত্র উৎপাদন না করে এবং শক্তি অনুসারে যাগযজ্ঞ আদি অর্থাৎ ইষ্টিজাগ পশুজাগ সোমজাগ প্রভৃতি যেগুলি আহিতাগ্নি ব্যক্তির পক্ষে নিত্যকর্ম সেগুলি না করে মোক্ষ কামনা করে তাহলে তার অধগতি হয় নাম্বার পনেরো এছাড়া মনুসংহিতা তৃতীয় অধ্যায়ের একশো পঁয়তাল্লিশ নং শ্লোকে বলা হয়েছে যত্নেরও ভজয় শ্রাদ্ধে বহু রিচং বেদ পারগম শাখান্ত গম থা ধর জুং ছন্দ গন্তু সমাপ্তিকম অর্থাৎ ঋগ্বেদ যজুর্বেদ এবং সামবেদের মন্ত্র ব্রাহ্মণাত্মক কৃতস্ন বেদ শাখাধ্যায়ী বেদবিদ ব্রাহ্মণকে শ্রাদ্ধে প্রযত্ন সহকারে ভোজন করাইলে অতিশয় ফল হয় তাহলে প্রিয় দর্শকবৃন্দ বুঝতে পারছেন তো যে মনুসংহিতায় একজন বেদজ্ঞ ব্রাহ্মণের মূল্যায়ন কতখানি নাম্বার ষোলো উক্ত মনুসংহিতার চতুর্থ অধ্যায়ের চব্বিশ নং শ্লোকে বলছে যে জ্ঞানই বা পরে বিপ্রং যজন্তন্মখই সদা জ্ঞানমূলাং ক্রিয়ামেশাং পশ্যন্ত জ্ঞানচক্ষুষা অর্থাৎ কতিপয় ব্রহ্মবেত্তা ব্রাহ্মণ সতত ব্রহ্মজ্ঞান দ্বারা সমুদয় যজ্ঞের অনুষ্ঠান করিয়া থাকেন তাহারা উপনিষদরূপ জ্ঞানচক্ষু সহকারে দেখিতে পান যে জ্ঞানই এই সকল যজ্ঞের মূল কারণ নাম্বার সতেরো মনুসংহিতার এগারো অধ্যায় দুশো তেষট্টি নং শ্লোকে বলা হয়েছে ঋক সংহিতাং ত্রিরভ্যস্য যজুষাং বা সমাহিত সামনাং বা রহস্যানাং সর্বপাপই প্রমুচ্চতে ব্রাহ্মণ মন্ত্র ব্রাহ্মণাত্মক অর্থাৎ ব্রাহ্মণ মন্ত্র ব্রাহ্মণাত্মক ঋগ্বেদ সংহিতা যজুর্বেদ সংহিতা ও রহস্যের সহিত সামবেদ সংহিতা উপনিষদ যুক্ত করিয়া পাঠ করিলে সকল পাপ হইতে মুক্ত হয় নাম্বার আঠারো এছাড়াও বারো নং অধ্যায়ের একশো বারো নং শ্লোকে বলা হয়েছে ঋগ্বেদবিদ যজুর্বিদ চ সামবেদবিদ বচ ত্যাবরা পরিষদ গেয়া ধর্ম সংশয় নির্ণয়ে মনুসংহিতা বারো অধ্যায় একশো বারো নং শ্লোক অর্থাৎ ঋগ্বেদ যজুর্বেদ এবং সামবেদে বিশেষজ্ঞ এই তিন পরিষদ ধর্ম সংশয় উপস্থিত হইলে যাহা নিরূপণ করিবেন তাহাই করিবে সুতরাং এখানে আর বলার বাকি থাকে না যে মনুসংহিতায় বেদের গুরুত্ব কত উচ্চ গতির নাম্বার উনিশ আর মনুসংহিতা বারো অধ্যায় একশো তেরো নং শ্লোক যদি আমরা পাঠ করি সেখানে তো বলাই হচ্ছে হপি বেদ বিদ ধর্মং জং ব্যবসে দ্বিজতম স্ববিজ্ঞেয় পরধর্ম নাজ্ঞা নাম উদিত হজ্যতই অর্থাৎ একজন বেদজ্ঞ ব্রাহ্মণ ধর্ম বিষয়ে যে মীমাংসা করেন তাহাই পরম ধর্ম জানিবে বেদ অনভিজ্ঞ অযুত লোকের মত কখনোই প্রামাণিক নহে তাহলে বেদের গুরুত্ব যে কতখানি তা মনু সংহিতায় আবারও সুস্পষ্ট হলো পরিশেষে মনুসংহিতার এই শ্লোকটি উল্লেখ করে আজকের মতো বিদায় নেব আপনাদের কাছ থেকে আর এই শ্লোকটি হচ্ছে মনুসংহিতার বারো অধ্যায়ের একশো পনেরো নম্বর শ্লোক বলা হচ্ছে জং বদন্তি তম ভূতা মূর্খা ধর্ম মত বিরহ তৎপাপং ননুগচ্ছতি অর্থাৎ তমগুণময় মূর্খ ধর্মপ্রমাণ ও বেদার্থের অনভিজ্ঞেরা যে পুরুষের প্রায়শ্চিত্ত আদির উপদেশ করে ওই প্রায়শ্চিত্তকারীর পাপ শতগুণ হইয়া ওই উপদেশকদিগকে প্রাপ্ত হয় তাহলে প্রিয় দর্শকবৃন্দ বুঝতেই পারলেন যে মনুসংহিতা কত যত্ন সহকারে পরম পবিত্র মানবজাতির চির শাশ্বত সংবিধান বেদশাস্ত্রের কত উচ্চকটির প্রশংসা করেছেন এবং সেই সাথে আমরা মনুসংহিতায় বেদশাস্ত্রের যে গুরুত্ব তাও জানতে পারলাম তাহলে প্রিয় দর্শকবৃন্দ আজ আর কথা বাড়াবো না এ পর্যন্তই পরমেশ্বর কৃপা করলে দেখা হবে পরের ভিডিওতে সকলের শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি এইখানেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নমস্কার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি